আমাদের রমাদনের সিয়ামগুলো ভুল ত্রুটি কিংবা এর ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ তালা শেষের দশকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যবস্থা করেছেন যেটার নাম হচ্ছে জাকাতুল ফিতর আমাদের দেশে যেটাকে আমরা ফিতরা বলে থাকি আমাদের দেশে আমরা যেটাকে ফিতরা বলে থাকি হাদিফের পরিভাষায় সেটিকে বলা হয় জাকাতুল ফিতর বা সৎকাতুল ফিতর সম্মানিত মুসল্লিবৃন্দ অনেকেই মনে করেন যে জাকাতুল ফিতর ফিতরা এবং জাকাত মনে হয় একই জিনিস ফিতরা এবং জাকাত আসলে একই বিষয় নয় ফিতরা এটি হচ্ছে রোজার জাকাত এটা আমাদের শরীরের জাকাত আর ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকা সেটি হলো সম্পদের জাকা আর ফিতরা হলো শরীরের এবং রোজার জাকা আল্লাহ তালা কত দয়াবান তিনি কত মেহেরবান দেখেন আমরা বিভিন্ন ইবাদতে মনের অজান্তে যে ভুল ত্রুটিগুলো করে থাকি সেগুলোকে শুধরে নেবার কিংবা সেগুলোর ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সোবাহান আল্লাহ কিভাবে আমরা ফরজ নামাজে মনের অজান্তে যদি কোনো গ্যাপ থাকে ভুল থাকে এগুলোর ক্ষতিপূরণের জন্য নফল নামাজ আছে অথবা আমাদের ফরজ নামাজের কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আবার সাজদাতুস সাহু এর মাধ্যমে এই ভুল ত্রুটিকে পুষিয়ে দেওয়ার সুযোগ আছে তো ফিতরা হচ্ছে আমরা যে রোজা রাখলাম একটি মাস আমরা রোজা রেখেছি রোজা রাখতে গিয়ে আমাদের মনের অজান্তে যদি কোনো অসংলগ্ন অপ্রয়োজনীয় কথাবার্তা কিংবা কাজকর্ম আমাদের দ্বারা সংকটিত হয়ে যায় আমরা যখন জাকাতুল ফিতর সৎকাতুল ফিতর বা ফিতরা আদায় করে থাকি তখন এর মাধ্যমে আমাদের রোজার মধ্যে ভুল ত্রুটি যেগুলো হয় সেগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন সোবাহান ইসলামী শরিয়াতে এই ফিতরার বিধান কেন দেওয়া হলো কেন এই ফিতরা আল্লাহ তারা এর ব্যবস্থা করলেন এই সিস্টেমটা কেন দেওয়া হলো ফিতরার উদ্দেশ্য হলো দুইটি ফিতরার উদ্দেশ্য কয়টা দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তোহরতান অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা রাখতে গিয়ে তার রোজার মধ্যে অপ্রয়োজনীয় অসংলগ্ন কোনো কথাবার্তা বা কাজ যদি তার দ্বারা সংগঠিত হয়ে যায় ফিত্রার মাধ্যমে সেই ক্ষতিগুলো পুষিয়ে যায় সোফান আমি আপনাদেরকে উদাহরণ দিই পুরাতন টিন শেডের ঘর পুরাতন টিন শেডের ঘরে যদি পুরাতন টিনগুলো জং ধরে যায় তো দেখবেন মিস্ত্রিরা সেখানে এসে কুটির মারে মেরে দিয়ে ওই ছিদ্র হয়ে যাওয়া জায়গাগুলোকে ভরাট করে দেয় আমরা যে তিরিশ দিন রোজা রাখি আমাদের রোজাগুলোকে যখন গুণা স্পর্শ করে ফেলে তখন ওই জাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার মাধ্যমে গুণাগের মাধ্যমে রোজার মধ্যে যে সকল ছিদ্র তৈরি হয় সেগুলো ভরাট হয়ে যায় সবহান ব্যাপারটা যেন হলো এমন ময়লা দূর করার জন্য পানি দিয়ে যেমন গোসল করা হয় ঠিক তেমনিভাবে রোজার মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও যেন ফিতরার মাধ্যমে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যায় সুবাহান নামাজে সাহু সাজদা দিলে যেমন নামাজটা পরিশুদ্ধ হয়ে যায় ঠিক তেমনিভাবে ফিতরা দেওয়ার মাধ্যমে মনের অজান্তে রোজার মধ্যে হয়ে যাওয়া ভুলগুলিও মাফ হয়ে যায় আল্লাহ সেগুলো মাফ করে দেন সুবাহান আল্লাহ তাহলে ফিতরার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার একটা হলো প্রথমত হলো যে এর মাধ্যমে রোজাদারের ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায় নাম্বার টু দুই নাম্বার হচ্ছে তোরমাতাল্লিল মাসাকিম এর মাধ্যমে অভাবী অসহায়দের ঈদের দিনের খাদ্যের ব্যবস্থা কিংবা ঈদ উদযাপনের একটা সুন্দর ব্যবস্থা হয়ে যায় সোবাহান আল্লাহ ইসলাম এত সুন্দর ইসলাম এতটা সামাজিক ইসলাম এমন মানবতার একটি ধর্ম একটি মাস সিয়াম সাধনা করার পরে আমাদের সামনে যখন ঈদের একটা দিন চলে আসে যিনি অট্টালিকায় থাকেন যার প্রচুর টাকা পয়সা আছে তিনি ঈদের দিনে খুব দামি দামি খাবার খাবেন দামি দামি পোশাক পরিধান করবেন আর গাছতলা বটতলায় যারা থাকে যারা অভাবী অসহায় তারা ঈদের দিনে নতুন কিছু পড়বে না কিংবা ঈদের দিনে ভালো কিছু খাবে না এটা তো হতে পারে না এটা একটা বৈষম্য ইসলাম এই বৈষম্য দূর করতে চায় এজন্য কত সুন্দরভাবে ইসলাম এই বৈষম্য দূর করলো দেখেন ফিতরা দেওয়ার মধ্য দিয়ে ঈদের আগেই ফিতরার সেই খাদ্য বলেন আর টাকা বলেন অভাবী অসহায়দের কাছে যখন চলে যায় তখন সারা সেই খাদ্যদ্রব্য কিংবা সেই টাকা পয়সা দিয়ে ঈদ উদযাপনের একটা সুন্দর প্রস্তুতি নিয়ে ফেলতে পারে সুবাহান তাহলে এই যে ফিতরার বিধান দেওয়া হলো এর মোট উদ্দেশ্য কয়টা দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার হলো এর মাধ্যমে রোজায় হয়ে যাওয়া ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায় আর দুই নাম্বার হলো এই ফিতরার মাধ্যমে অভাবী অসহায় যারা আছেন ঈদ উদযাপনের তাদের একটা ব্যবস্থা হয়ে যায় এটি হাদিসেও এইভাবে এসেছে আবু দাউদ এবং ইবনে মাজায় হাদিস এসেছে عن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন রসুলে করিম সবাই আমার সঙ্গে বলেন সাল্লাম তিনি ফিত্রার বিধান আমাদের জন্য আবশ্যক করেছেন যাতে করে এর মাধ্যমে রোজায় হয়ে যাওয়া ভুল ত্রুটিগুলো মাফ হয়ে যায় আর অভাবীয় সহায়তের জন্য ঈদ উদযাপনের সুন্দর একটা ব্যবস্থা হয়ে যায় কি সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে এই ফিত্রার মাধ্যমে এই ফিতরার হুকুম কি এটা কি ফরজ ওয়াজিব সুন্নত নফল নাকি মুস্তাহা এ ব্যাপারে ফোকাহে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন এটা ফরজ আবার কোনো কোনো ফোকাহা বলেছেন এটা হলো ওয়াজিব হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে অমর রদিয়াল্লাহ আলিয়া তিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাদান على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আবশ্যক করেছেন মুসলমান সকল স্বাধীন ব্যক্তির জন্য আজাদ হয়ে যাওয়া গুলামের জন্য সকল পুরুষ নারী ছোট বড় সবার জন্যই এই জাকাতুল ফিতর আবশ্যক করে দেওয়া হয়েছে একেবারে নাবালক যারা যারা এখনো বালেগও হয়নি যাদের উপর রোজা ফরজ হয় নাই এদের পক্ষ থেকেও জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করে দিতে হবে আপনি যদি পরিবারের দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি আপনার পরিবারের সবার পক্ষ থেকে এমনকি শিশু যারা আছে তাদের পক্ষ থেকেও এই জাকাতুল ফিতর বা ফিতরা আপনাকে আদায় করে দিতে হবে এই ফিতরা বা জাকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হবে কেউ যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সেটার ফিতরা আদায় হবে না যেমন ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে এটাও ইবনে আমর রাদি আল্লাহ আনহুমা বর্ণনা করছেন তিনি বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিত্রি আন তুআদা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ তিনি বলছেন রসুলে করিম সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করার আদেশ দিয়েছেন তাহলে এই ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজে ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে এই ফিতরাটা কে আদায় করবেন এটা কার উপরে ওয়াজিব এই বিষয়ে ফোকাহে কেরামের মধ্যে দুটো অভিমত পাওয়া যায় ফিতরা কারা আদায় করবেন এ বিষয়ে ফোকাহাই কেরামের মধ্যে দুটি অভিমত পাওয়া যায় স্কুল অফ হানাফি থট অনুযায়ী বা হানাফি ওলামাগণ বলেন ওলামায় আহনাফ বলেন যে যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরে ফিতরাও ফরজ কিন্তু অধিকাংশ ফুকাহাগণ বলেন যে জাকাতের সাথে ফিতরার কোনো সম্পর্ক নেই বরং ফিতরা তার উপরেই ফরজ ওয়াজিব ঈদের দিন রাতের এবং দিনের পরিবারের সকল প্রয়োজন বা খরচাপাতি মেটানোর পরে কারো কাছে যদি এক সা পরিমাণ এক সা মানে হলো তিন কেজি তিনশো গ্রাম এই পরিমাণ তিন এক সা পরিমাণ কারো যদি সম্পদ কারো কাছে যদি থাকে তাহলে সে তার এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে তো এই মতটিকে ইসলামী আইন বিশেষজ্ঞগণ সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন যে ঈদের দিনে যার কাছে তার পরিবারের খরচ তার পরিবারের সকল প্রয়োজন পূরণের পরে যার কাছে এক সা পরিমাণ মজুদ থাকবে বা অবশিষ্ট থাকবে তিনি তার নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেবেন এটি তার জন্য ওয়াজিব এর পরের পয়েন্ট হলো ফিতরা পাবেন কারা ফিতরা পাওয়ার জন্য হকদার কারা এই বিষয়েও ফোকাহে কিরামের মধ্যে দুটি অভিমত পাওয়া যায় একটা অভিমত হলো যারা জাকাতের হকদার জাকাত দেওয়া যায় কই শ্রেণীর মানুষকে জানেন না আপনারা আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায় জাকাতের খাত আছে কোন খাতে জাকাত দিবেন এটা দুনিয়ার কোনো আলেম আপনাদেরকে বলে দেওয়া লাগবে না এটা কোরআনে কেরিমে আছে না নাই আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন যে আটটি খাতে জাকাত দিতে হবে তো যে সকল লোকেরা জাকাতের যে সকল লোকেরা জাকাতের হকদার তারা ফিতনারও হকদার আর আরেকটি অভিমত হলো ফোকাহায় গ্রামের আরেক অংশ বলেন শেখুল ইসলাম ইমাম ইবুতাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরব বিশ্বের ওলামাগণ এই মতটিকে বেশি প্রায়োরিটি দেন তারা বলেন যে জাকাতের হকদার যারা তাদেরকে যদিও ফিতরা দেওয়া যায় কিন্তু ফিতরা পাওয়ার সবচেয়ে হকদার হলো আপনার নিকটে আশেপাশে থাকা গরিব এবং অসহায়রা তাদেরকে এই ফিতরা দিতে হবে এই ফিতরা দেওয়ার দুইটা সময় আছে একটা হলো জায়েজ সময় আর আরেকটা হলো ফজিলতপূর্ণ সময় খেয়াল করুন আমি আবারও বলছি ফিতরা দেওয়ার দুইটা সময় আছে একটা হলো ফজিলতপূর্ণ সময় আর আরেকটা হলো জায়েজ সময় ফজিলতপূর্ণ সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগেই এই ফিতরা দিয়ে ফেলতে হবে কেউ যদি ঈদের নামাজ পড়ে এসে তারপরে ফিতরা দেয় ওইটার ফিতরা হিসাবে কাউন্ট হবে না ওইটা সাধারণ দান হিসাবে কাউন্ট হবে যেমন ইবনে মাজায় হাদিস এসেছে নবীজি বলেছেন মান আদাহা কবদা সলাতি ওয়াহিয়া জাকাত মাকবুলা নবীজি বলেছেন যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে অর্থাৎ ঈদের নামাজের পূর্বে ফিতরা দিবে সেটাই কবুলযোগ্য হবে ওয়ামান আদাহা বা সলাতি ফাহিয়া সদাকতুল মিনাস সদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করবে সেটা আর ফিতরা হিসেবে কাউন্ট হবে না সেটা সাধারণ দান হিসেবে কাউন্ট হয়ে যাবে তাহলে ফিতরা দেওয়ার দুইটা সময় একটা হলো ফজিলতপূর্ণ সময় ফজিলতপূর্ণ সময় হলো হাদিসের ভাষ্য অনুযায়ী ঈদের নামাজের আগে আর জায়েজ সময় হলো ঈদের দুই তিন চার পাঁচ দিন আগে বা আরও আগে যেমন এখনও আপনারা ফিতরা দিয়ে ফেলতে পারেন এটা ভালো কারণ ঈদের দুই চার দিন আগে যদি দেন তাহলে গরিব মানুষ অসহায় মানুষ যারা আছে সে ফিতরার টাকা পেয়ে সে হয়তো তার বাচ্চার জন্য একটা জামা কিনবে সে হয়তো তার ঘরের জন্য কিছু খরচাপাতি কিনবে গরিব মানুষ মেয়ে বিয়ে দিয়েছে কোনো সময় তার মেয়েকে একটা গিফট করতে পারে না নাতি নাতনিকে ঈদের সময় গিফট করতে পারে না আপনি দুই চার দিন আগে দিলে ওইটা দিয়ে সে মার্কেটে গিয়ে দেখা যাবে সুন্দর একটা জামা কিনে তার নাতি নাতনির জন্য কিংবা তার ঘরের প্রয়োজন পূরণে অথবা তার যে কোনো প্রয়োজনে সে এটা কাজে লাগাতে পারবে এজন্য আপনারা এখন থেকেই ফিতরা দেওয়া আরম্ভ করে দিবেন ইনশা আল্লাহ এবার আসেন ফিতরা আপনারা কিভাবে দিবেন এটা খুব ভালো করে শোনা দরকার আমাদের দেশে আমি বুঝি না কিছু কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে এত বাড়াবাড়ি হয় যেমন প্রত্যেক বছর রমজান মাস শুরু হলে তারা বি আট রাকাত করবে না বিশ রাকাত করবে আবার শেষ দশক আসলে ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়ে দিবে না টাকা পয়সা দিয়ে দিবে এগুলো নিয়ে যেন মানে বিতর্ক করা এটা আমাদের নিয়মিত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে উম্মদের ঘরে আগুন লাগার পরে এখন সবাই যদি এসে কেরোসিনি ঢালতে থাকে তো আগুন তো আর নিভবে না আগুনের তেজ আরও বেড়ে যাবে বরং আগুন লাগলে সেখানে পানি ঢালতে হবে তাহলে আগুন নিভে যাবে এখন উম্মতকে একত্রিত রাখতে হলে এই মুসলিম উম্মাকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই দেখেন এই রমজান মাসে ফিলিস্তিনে কি হচ্ছে আমরা তো তারাবির নামাজে ফ্যান চালাইয়া দিয়া যে মসজিদে এসি আছে এসি চালাইয়া দেয়া পাবলিক কি আরামে নামাজ আদায় করে আর ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা মসজিদে আকসায় যখন নামাজ আদায় করতে যায় ইসরায়েলের বর্বর ইহুদিদের বুলেটের আঘাতে গুলি তারা গুলিতে তারা নির্মমভাবে সেখানে শহীদ হচ্ছে গোটা পৃথিবীর অনেক মুসলিম বিশ্ব নেতা আছে এটা যেন দেখেও না দেখার ভান করছে আল্লাহ রসুল বলেছেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক তো হবে এমন ওয়াহেদ একটি দেহের মতো আচ্ছা আপনার শরীরে হাঁটুতে ব্যথা লাগবে এই ব্যথা কি শুধু হাঁটুতেই চিনচিন চিনচিন করে নাকি এই ব্যথার প্রভাব সারা শরীরে গিয়ে পড়ে সারা শরীরে গিয়ে পড়ে কোনো মুসলমান কাশ্মীরে মার খাবে কোনো মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত হবে আর বাংলাদেশ থেকে আপনার কলিজায় একটু আঘাত লাগবে না যদি আঘাত না লাগে তাহলে আপনার কলিজাটা মুমিনের কলিজা নয় এই কলিজার ভেতরে নিফাকের ভাইরাস ঢুকেছে এতে কোনো সন্দেহ নাই ঐক্যবদ্ধ থাকার মধ্যে অনেক ফজিলত আছে এই যে ইসরায়েলে বর্বর ইহুদিরা আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে মসজিদে আকসাকে রমাদানের মতো মাসে রক্তাক্ত করছে গোটা পৃথিবীর সকল মুসলিম বিশ্ব নেতারা একসাথে হয়ে যদি একটা বিবৃতি দিত তাহলে দেখতে ছোট্ট একটা দেশ ইসরায়েল এটাকে তো কেউ স্বীকৃতিও দেয় না কারণ এরা হলো এমন এরা হলো এমন যে প্লেটে খেয়েছে ওই প্লেট পরে ছিদ্র করে দিয়েছে এটা তো তাদের দেশ নয় এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এরপরে তারাই আবার ওই দেশের মালিক হয়ে এখন বসে আছে বেশি কিছু করা লাগতো না তো সকল মুসলিম সকল বিশ্ব নেতাগণ মুসলিম রাষ্ট্রের সকল নেতাগণ যদি একত্রিত হয়ে একবার একটা বিবৃতি দিতেন দেখতেন এই ইসরায়েলের পর্ব ইহুদিরা তারা এ ধরনের নিকৃষ্ট কাজ করতে তাদের কলেজাকে ফেলত ঠিক কিনা আল্লাহ আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন সম্মানিত কোন কোন খাদ্য দিয়ে জাকাতুল ফিতর বা ফিতরা দেওয়া যায় হাদিসে যে সকল খাদ্যদ্রব্যের কথা এসেছে সেটা হলো একসা পরিমাণ খাদ্যদ্রব্য জব খেজুর পনির কিসমিস গম এগুলো দিয়ে ফিতরা আদায় করা যায় কোনো অসুবিধা নেই যেমন বোখারি শরীফের হাদিস আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন কুন্না নুখরিজু জাকাত আল ফিত্রি সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব অর্থাৎ তিনি বলছেন আমরা জাকাতুল ফিতর আদায় করতাম এক সা পরিমাণ খাদ্যদ্রব্য জব খেজুর পনির কিসমিস দিয়ে আবার অন্য হাদিসে অর্ধ সা গমের কথা বলা হয়েছে আপনারা ভাবছেন যে হুজুর এক সা মানে কি এটা কি এক কাপ চা নাকি সা মানে হচ্ছে এক সা সমান কি পরিমাণ এটা নিয়ে আবার মতভেদ আছে ফোকাহাদের মধ্যে এ ব্যাপারে মতভেদ আছে কেউ কেউ বলেছেন এক সা সমান হলো দুই কেজি চল্লিশ গ্রাম আবার কেউ বলেছেন এক সা সমান হলো দুই কেজি চারশো গ্রাম কেউ বলেছেন দুই কেজি ছয়শো গ্রাম কেউ বলেছেন দুই কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম আবার কেউ তিন কেজিও বলেছেন আবার ওলামায় আহনাফ ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এক সা সমান হলো তিন কেজি তিনশো গ্রাম আমাদের বাংলাদেশে এই তিন কেজি তিনশো গ্রাম ধরেই কিন্তু ফিতরা দেওয়া হয়ে থাকে তাহলে এই যে খাদ্যদ্রব্যের কথা বললাম এই খাদ্যদ্রব্যগুলো এক সা পরিমাণ দিয়ে আপনি প্রতিজনের পক্ষ থেকে ফিতরা আদায় করতে পারবেন এবার আসেন গমের কথা বলছিলাম গমের বেলায় অর্ধ সা অর্ধ সা মানে হলো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এবার প্রশ্ন হলো যে আমরা ফিতরা হাদিসে যে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে এগুলো দিয়ে আদায় করব নাকি টাকা দিয়ে আদায় করবো আচ্ছা আপনারা বলেন তো খেজুর পনির কিসমিস গম জব এগুলোকে আমাদের দেশের প্রধান খাবার কথা বলেন আপনারা আপনারা সবাই যদি ফিতরা দেওয়ার জন্য মনে করেন আমি এক সা পনির আপনারা এক সা পরিমাণ খেজুর আর আরেকজন এক সা পরিমাণ কিসমিস নিয়ে কোনো অসহায়ের কাছে বসে নাও তোমার ফিতরা দিল এমন হইতে পারে ওটা সে ফালাই নিতে পারে কারণ এগুলো আমাদের দেশের প্রধান খাবার নয় এজন্য বিশেষজ্ঞ ওলামাগণ বলেন হাদিসে যে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে এগুলোর বাহিরে কেউ যদি তার দেশের তার অঞ্চলের প্রধান খাদ্য এগুলো দিয়ে জাকাতুল ফিতর বা ফিতর আদায় করে কোনো অসুবিধা নেই এটা আদায় হয়ে যাবে আমাদের দেশের প্রধান খাদ্য কি চাল ডাল তেল হ্যাঁ পেঁয়াজ এগুলো দিয়ে তো আমরা খাবার দাবার খাই কেউ যদি এগুলো ফিতরা হিসাবে আদায় করে বিশেষজ্ঞ লামাগণ বলেছেন এতে কোনো অসুবিধা নেই আবার কেউ যদি টাকা দিয়ে নগদ টাকা দিয়ে আদায় করেন তাও কোনো অসুবিধা নাই কারণ নবীজির জামানায় ওইখানে তাদের যে প্রধান খাদ্য ছিল এটা তো সারা বিশ্বের সকল জায়গায় প্রধান খাদ্য নাও হতে পারে তো সেজন্যে ওই একসা পরিমাণ খাদ্যদ্রব্য যেগুলোর কথা হাদিসে এসেছে ওই একসা পরিমাণ খাদ্যদ্রব্যের সমপরিমাণ মূল্য অর্থাৎ টাকাও আপনি দিয়ে দিতে পারবেন তবে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এটা আপনারা একটু খেয়াল করে শুনুন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে স্ট্যান্ডার্ডটা কেমন আমাদের বাংলাদেশের লোকেরা রমজান মাস শুরু হলে প্রথম এক সপ্তাহ যাওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশনের দিকে হা করে তাকায় থাকে দেখি ইসলামিক ফাউন্ডেশন কখন একটা নোটিশ দিবে ফিতরার সর্বোচ্চ পরিমাণ কত আর সর্বনিম্ন কত এরপরে দেখা যায় পাবলিকও খুব মারাত্মক খুব চালাক সর্বোচ্চটার দিকে যায় না একেবারে সর্বনিম্ন রেট যেটা আছে ওইটা ধরে তারপরে জনপতি ফিতরা আদায় করে ফেলে কি বলেন আমার কথার সাথে বাস্তবতার বিল আছে না নাই দেখি তো আপনারা কেমন খবর রাখছেন ইসলামিক ফাউন্ডেশনের নোটিসে এবং সর্বনিম্ন ফিতরা কত টাকা বলা হয়েছে দেখছেন সবাই জানে একশো পনেরো টাকা আর সর্বোচ্চ কত বলা হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা না ছাব্বিশশো চল্লিশ টাকা বলা হয়েছে দেখছেন সর্বোচ্চটাও আপনারা জানেন সর্বনিম্নটাও এবার এখানে কে আছেন সর্বোচ্চ আর সর্বনিম্নের মাঝামাঝি যে আরো আছে কিছু ওগুলাও জানেন কেউ আছেন ওইগুলো আর জানে না শুধু সর্বোচ্চটা জানে আর সর্বনিম্নটা জানে আর বেশিরভাগ মানুষই সর্বনিম্ন টাকাটাকে ধরে পরিবারে দশজন সদস্য আছে কয় হিসাব কর দশ ইন্টু একশো পনেরো টাকা মাইরা দেয় দশ ইন্টু একশো পনেরো কারণ দশ গুণ ছাব্বিশশো চল্লিশ মারলে তো বহু টাকা ওইদিকে যায় না আচ্ছা একশো পনেরো টাকা হচ্ছে অর্ধ সা গম এখন চা গম মানে হলো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গমের দাম হলো একশো পনেরো টাকা ধরা হয়েছে আচ্ছা আমরা যদি এখানে যারা আছি আমরা এখানে যারা আছি মুসল্লি যারা আছি আমরা যদি আমাদের প্রত্যেকের অবস্থানকে তিনটি ক্যাটাগরির ভিত্তিতে পর্যালোচনা করি মনে করেন এখানে কেউ থাকতে পারেন পয়সাওয়ালা কেউ আছেন মধ্যবিত্ত এখানে কেউ আছেন নিম্ন মধ্যবিত্ত আচ্ছা নিম্ন মধ্যবিত্ত যিনি আছেন তিনি যদি মনে করেন যে আমার তো বেশি টাকা পয়সা নাই আমি ফিতরা আদায় করব গম দিয়ে তো এখানে ইসলামিক ফাউন্ডেশনে ধরা হয়েছে একশো পনেরো টাকা এখন আপনারা বলেন তো আপনারা তো বাজার করেন বাজারের মধ্যে এক কোয়ালিটির গম আছে আটা আছে নাকি বহু কোয়ালিটির আটা আছে বহু কোয়ালিটির আটা আছে কোনো আটার দাম একটু বেশি কোনো আটার দাম একটু কম তো আপনি যদি আটা দিয়ে আদায় করেন তা আপনি চেষ্টা করেন না নিম্ন মধ্যবিত্ত মানুষ যে একেবারে স্ট্যান্ডার্ড আটা যেটা যেটার দাম একটু বেশি যেটা ভালো আটা ওইটার সম পরিমাণ টাকা আপনি আদায় করবেন কারণ আল্লাহ কোরআনে বলেছেন ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবা না যতক্ষণ না প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো আমার প্রশ্ন আপনার কাছে আপনি কি সবচেয়ে বাজে আটাটা নিজের জন্য খাওয়া পছন্দ করবেন করবেন না তো নিজে যেটা পছন্দ করেন না সেটা মানুষের জন্য আপনি কেমন আপনি কেন পছন্দ করেন আপনি আপনার বিবেক খাটিয়ে বিবেককে প্রশ্ন করবেন যেহেতু আমি এটা খাবো না ভালোটাই আমি খাবো তো ভালোটার যে মূল্য আছে ওইটা আপনি আদায় করেন কোনো অসুবিধা নাই এরপরে আসেন আপনারা যারা মিডল ক্লাসের আছে মধ্যবিত্ত যারা আছে যদি আমরা জব দিয়ে আদায় করি একশা পরিমাণ জব তিন কেজি তিনশো গ্রামের দাম হলো তিনশো ছিয়ানব্বই টাকা এখন এটারও কোয়ালিটি একটা আছে না আরও বহুটা আছে বহুটা আচ্ছা আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন তারপরে আসেন খেজুর তিন কেজি তিনশো গ্রাম খেজুরের দাম ইসলামিক ফাউন্ডেশন তার নোটিশে উল্লেখ করেছে উনিশশো টাকা সৌদি আরব যারা গিয়েছেন তারা দেখেছেন আজুয়া খেজুর যেটা আছে সৌদি আরবের সবচেয়ে ভালো খেজুর এক জাতের আজুয়া খেজুর আছে ওইটার কেজি সৌদি আরবই হলো দুইশো রিয়াল তো দুইশো রিয়ালে বাংলাদেশে দাম কত হয় ছয় হাজার টাকা তো তিন কেজি তিনশো গ্রাম খেজুর কত হয় বিশ হাজার টাকা প্লাস তাহলে খেজুর দিয়ে হিসাব করলে আপনি যদি ভালোটা দিয়ে হিসাব করেন তাহলে কত হয় একটা ফিতরে হয়ে যায় বিশ হাজারের সমান আপনারা কি ফিতরের অঙ্ক বুঝতেছেন ভালো করে বুঝেন যাদের সামর্থ্য আছে আর স্ট্যান্ডার্ড মেনটেন করে না এরা ফিতরার নামে মানুষের সাথে ফাইজলামি করে তামাশা করে ফিতরা দিতে হলেও বুঝে শুনে দিতে হবে আপনি মিডল ক্লাসের মানুষ হিসাব করলেন যে না আপনার বাসায় কোন খেজুরটা আপনি খান ওইটার মূল্য হিসাব করো তিন কেজি তিনশো গ্রামের হিসাব করে আপনি দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো মানুষ তো ইচ্ছে করে খারাপ জিনিস খায় না নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা মানুষের জন্য পছন্দ করতে হবে এবার আসেন পয়সাওয়ালা শ্রেণী যারা আমি তো কিছু মানুষের মনের গরিবী হালত দেখে অবাক হয়ে যাই এদের টাকা পয়সা আছে কিন্তু তারাও দেখা যায় নিম্ন মধ্যবিত্ত যারা বা আমরা যারা মিডল ক্লাসের মানুষ তারাও আমাদের কাতারে ওই সময় নেমে আসতে চায় তারা খাবার দাবারের সময় ফাইভ স্টার খুঁজে খাবার দাবারের সময় পেনেন্সুলা আর রেডিসন খুঁজে কিন্তু ফিতরার সময় তারা মিডল ক্লাসের কাতারে নেমে চলে আসে এই জাতের মানুষ আমাদের সমাজে নাই আছে তারাও ফিতরার বেলা একশো পনেরো টাকার কাতারে আসে তো আপনি তো চাইলে কিসমিস দিয়ে বা পনির দিয়ে সবচেয়ে দামি হলো পনির যেখানে ইসলামিক ফাউন্ডেশনের নোটিশে উল্লেখ করা হয়েছে ছাব্বিশশো চল্লিশ টাকা তো এটারও তো বিভিন্ন কোয়ালিটি আছে তো আমি যেটা বোঝাতে চেয়েছি যাদের সামর্থ্য আছে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আপনারা ফিতরার হিসাব করবার সময় সর্বনিম্নটাকে ধরে নয় সর্বোচ্চটাকে ধরে করেন কারণ ফিতরা আপনার সুযোগ সুবিধার কথা বিবেচনা করে ফিতরার বিধান দেওয়া হয় নাই বলেন তো দেখি ফিতরার বিধান দেওয়া হয়েছে কার কল্যাণের কথা বিবেচনা করে জোরে বলেন গরিব মানুষের কল্যাণের কথা বিবেচনা করে আমরা আমাদের সুবিধা খুঁজি গরিবদের সুবিধা খুঁজি না আমরা আমাদের সুবিধা কিভাবে খুঁজি আমরা যদি একশো পনেরো টাকা দিয়ে দিই আমাদের লাভ আমাদের সুবিধা আমাদের পয়সা কম গেল আর আমরা যদি একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে দিই তাহলে কার লাভ গরিবের লাভ গরিব একটু বেশি পাইল এজন্য আমরা ফিতরা দেওয়ার বেলায় স্ট্যান্ডার্ড মেনটেন করে ফিতরা আদায় করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা সর্বনিম্ন ক্যাটাগরিতে যাবেন তাদের ফিতরা আদায় হবে কিনা তা প্রশ্নের দাবি রাখে কারণ আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কেন আপনি দিবেন না আর আপনি ফিতরা দিয়ে কোনো গরিব মানুষকে করুণা দেখাচ্ছেন না দয়া করছেন না কারণ আল্লাহ কি বলেছেন শোনেন আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ বলছেন এ বান্দা শোনো তোমার সম্পদের মালিক তুমি নও তোমার সম্পদের মালিকও হলাম আমি তুমি কিছুদিনের জন্যই সম্পদের মালিক হয়েছে আর তোমার সম্পদে অভাবী অসহায়দের হক আছে তারা তোমার কাছে আসবে কেন তুমি তাদের হক দিয়ে তাদের কাছে ফিরাইয়া দাও আপনি ফিতরা দিয়ে গরিব মানুষের প্রতি করুণা করছেন না বরং আপনার ফিতরার টাকা নিয়ে গরিব মানুষ আপনার উপরে দয়া দেখাইতেছে কারণ না নিলে আপনি বিপদে ঠিক কি না তাহলে ধন সম্পদ দান করা সেটা ফিতরা হতে পারে জাকাতুল ফিতর কিংবা জাকাত হতে পারে বা যে কোনো দান হতে পারে সেটা দিয়ে আপনি গরিবের প্রতি করুণা করেন না দয়া দেখান না বরং গরিব আপনার কাছ থেকে নিয়ে সে উল্টা আপনার উপরে দয়া দেখায় সম্মানিত মুসলমান এবার আসেন ফিতরা আপনি কোন জায়গায় দিবেন ফিতরা আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় আপনার আশেপাশে থাকা গরিব অসহায়দের মধ্যে আপনি এই ফিতরাটা বিলিয়ে দিবেন তো এই হচ্ছে মোটামুটি ফিতরা সংক্রান্ত আলোচনা সম্মানিত মুসলিমবৃন্দ মনে রাখতে হবে জাকাতুল ফিতর বা ফিতরা এবং জাকাত সম্পদের জাকাত যেটা বা নগদ টাকার জাকাত এই দুইটা বিষয় একরকম নয় এক জিনিস নয় যেমন জাকাত হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি আর ফিতরা ইসলামের পঞ্চস্তম্ভের একটিও নয় জাকাত হলো ফরজ ফিতরা হলো ওয়াজিব জাকাত সবার উপরে ফরজ নয় জাকাত হচ্ছে সাহিবে নেশাব যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপরে জাকাত ফরজ আর ফিতরা ফরজ ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগে না এবং এক বছরও সম্পদ আপনার আন্ডারে থাকা লাগে না বরং ঈদের দিনে পরিবারের প্রয়োজন মেটানোর পরে একসা পরিমাণ মজুদ থাকলেই ফিতরা আদায় করতে হবে আবার অপ্রাপ্ত বয়স্কদের উপরে তো জাকাত ফরজ নয় কিন্তু ফিতরা একেবারে নাবালক শিশু বাচ্চা তার পক্ষ থেকেও আদায় করে দিতে হয় তারপরে জাকাত হলো সম্পদের টোটাল সম্পদের বা নগদ টাকার আড়াই পার্সেন্ট হারে দিতে হয় আর ফিতরা আদায় করতে হয় একসা পরিমাণ এরপরে জাকাত প্রদানের আটটা খাত আছে কিন্তু ফিতরা এটাও আট খাতে দেওয়া যায় কিন্তু গরিব অসহায়রা এটার বেশি হকদার এই হচ্ছে জাকাত এবং ফিতরার তুলনামূলক পার্থক্য এটাকে এক বিষয় মনে করা যাবে না আমি দু তিন বছর আগে এক লোককে বলতে শুনলাম কয়েবার আমি আবার জাকাত আদায় করে ফেলেছি প্রশ্ন করলাম কত টাকা আসছে জাকাত এই যে ইসলামিক ফাউন্ডেশন যেভাবে দিয়েছে আমি বললাম ভাই ওটা তো জাকাতুল ফিতর ওইটাই জাকাত তো মনে রাখতে হবে ফিতরা যেটা আমরা দিই আমি আগেই বলেছি এটা হলো রোজার জাকাত এটা আমাদের শরীরের জাকাত আর সম্পদের আর ইসলামের পাঁচ স্তম্ভের একটা জাকাত ওইটা কিসের জাকাত ওইটা সম্পদের জাকাত ওইটা সোনারূপার জাকাত ওইটা গবাদি পশুর জাকাত ফসলের জাকাত ওইটা আর ফিতরা এক জিনিস নয় সম্মানিত মুসলিমবৃন্দ এখন আমাদের মুসলমান সমাজে এটা বড় আফসোসের ব্যাপার বড় দুঃখজনক ব্যাপার আফসোসের ব্যাপার হলো ফিতরা জাকাত কিংবা দান সৎকার নামে বিভিন্ন সময় গরিব মানুষের সাথে তামাশা করা হয় তামাশার নমুনাটা হলো এমন উচিত ছিল ফিতরা জাকাত কিংবা যে কোনো দান গরিবের কাছে গিয়ে দেওয়া কিন্তু এখন এটা না করে শুরু হয়েছে ফটো সেশন আর বিভিন্ন অনুষ্ঠানের অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় কি বলে এরকম আছে না নাই আছে বিরাট ব্যানার কি লেখা ফিতরা প্রদান অনুষ্ঠান ফিতরা প্রদান অনুষ্ঠান তারপরে সাহেবরা এসে ফিতরা দিবেন এর আগে দু চার ঘন্টা আগে গরিব মানুষরা গরিব মানুষ এসে দাঁড়ায় আছে গরমের মধ্যে আবার ঠেলা ঠেলির মধ্যে কত মানুষ সেখানে অসুস্থ হয়ে যায় আপনি তো আপনার সম্পদ থেকে জাকাত দিয়ে কিংবা আপনি রোজাদার ব্যক্তির চিত্র আদায় করে গরিব মানুষকে দয়া দেখাচ্ছেন আমি আগেই বলেছি আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়াদিহিম হাক্কুল ওয়াল মাহরুম আপনার সম্পদে এটা অভাবী অসহায়দের হক আল্লাহ রেখে দিয়েছেন ওটা তাকে আপনি দিতে হবে ওইটা আপনি অনুষ্ঠান করে তাকে এনে ফটো সেশন করে তারপরে দেওয়া এটা তো তার সাথে তামাশা করা আপনার উচিত হলো আপনি নিজে এগুলো বহন করে নিয়ে নিজে এগুলো নিয়ে তারপরে তার বাড়িতে তার কাছে গিয়ে দিয়ে আসা আপনি এটা না করে ডেকে এনে আপনি তার সাথে তামাশা করছেন তাকে আপনি কষ্ট দিচ্ছেন এই সকল ফাইজলামি বন্ধ হওয়া দরকার এগুলো কারা করে এগুলো বিশেষ করে রাজনীতিবিদ বা নেতা হইতে চায় ভবিষ্যৎ নেতা এরা এই ধরনের কাজ বেশি করে থাকে সুতরাং এগুলো গরিবদের সাথে তামাশা করা যাবে না এই ফিতরা দেওয়ার বেলায়ও গরিব মানুষকে অনেক মানুষ আছে এলাকার মধ্যে নিজে যায় না একটু ফোন দেয় তোমার আশেপাশে অমুক অমুক আছে না এদেরকে নিয়ে আসি এদেরকে ফিতরা দিবে তারপরে এরা এসে বাড়িতে বাসায় নিচে দাঁড়ায় আছে দুই ঘন্টা তিন ঘন্টা সাপ তো ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠা দেখছে নিচে দাঁড়ায় আছে দারোয়ানকে জিজ্ঞেস করছে এরা কারা কয় স্যার এরা হচ্ছে ফিতরা নেওয়ার জন্য আসছে ও আচ্ছা আচ্ছা আমি যে ফোন করেছিলাম ঠিক আছে এদেরকে আনো ভিতরে আনো আমি আসতেছি তারপর ফ্রেশ হয়ে যাইতে ওনার আরো লাগে আধা ঘন্টা আরো এক ঘন্টা এরপরে তারপরে ফিতরার টাকা বা খাদ্য খাদ্যদ্রব্য যেটাই দিন দিল এই যে আপনি তাদের ডেকে আইনা কষ্ট দিলেন তার সঙ্গে আপনি ব্যাদমি করছেন তার সঙ্গে তামাশা করেছেন আপনি কারণ আপনি তাকে করুণা দেখাচ্ছেন না আপনি তার বাড়িতে গেলে আপনার টাকাটা বা আপনার ফিতনার অংশ সে যদি গ্রহণ করে তো সে আপনার উপরে দয়া দেখাইল সে করুণা করলো কারণ আপনার সম্পদে এটা তার প্রাপ্য এটা তার হক এটা তাকেই দিতে হবে এটা তার এটার পাওনাদার সে এটার হকদার সে আপনি গিয়ে দিয়ে আসবেন সে এসে কষ্ট করে দাঁড়ায় থাকবে তারপরে আপনি অনুষ্ঠানের নামে ফটো সেশন করে আপনি তার সাথে তামাশা করবেন এই ধরনের ফাইজলামির স্থান ইসলামের ভেতরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন অনেকে রমাদান মাসে জাকাত দিচ্ছেন জাকাতের নামেও তামাশা করা হচ্ছে কালকে ইউটিউবে হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে আসে ঢাকার কোন একটা দোকান বিজ্ঞাপন দিয়েছে আমাদের এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি অহরহ পাওয়া যায় আমি চিন্তা করলাম লুঙ্গি আর শাড়ি এটা তো স্বাভাবিকভাবেই মানে মানুষ পরে তো এটা জাকাতের শাড়ি লুঙ্গি আলাদা হয় কিনা তারপরে ভিডিওতে ক্লিক করলাম দেখলাম আড়াইশো টাকার লুঙ্গি আর এরকম আড়াই এই তিনশো টাকার শাড়ি এগুলো বিক্রি হচ্ছে মানে ওই দোকানের সবচেয়ে ফালতু সবচেয়ে কম দামি একবার পরে আর পরা যাবে না কিংবা একবার ধুবেন তারপরে ছিঁড়ে একদম টেনা টেনা হয়ে যাবে এই রকম মানের লুঙ্গি এবং শাড়িকেই তারা জাকাতের শাড়ি লুঙ্গি ধরে থাকে তো জাকাতের শাড়ি লুঙ্গি তারপরে এগুলো মানুষকে দেয় আমি চিন্তা করলাম যে মানুষ জাকাতের টাকা দেওয়ার কথা মনে করেন কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ান্ন অথবা রৌপ্য অথবা এই সম পরিমাণ নগদ টাকা আছে ব্যাংকে জমানো আছে কিংবা এই সম পরিমাণ অর্থ কারো কারো কারো কাছে আছে তাহলে শরীয়তের বিধান হলো সে তার সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে তো টাকায় না দিবে সে জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেয় কেন আমি বিষয়টা নিয়ে একটু গবেষণা করলাম যে কেন জাকাতের শাড়ি এবং লুঙ্গি দিচ্ছে তো দেখলাম শাড়ি লুঙ্গি দিলে সাইনবোর্ডটা মোটামুটি বড় হয় কিভাবে বড় হয় মনে করেন আমি আমার জাকাতের আমি হিসাব করে দেখলাম এই বছর আমার জাকাত আসছে মনে করেন পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা যদি আমি মানুষকে দিয়ে দিই এটা তো এলাকার কেউ খবর পাবে না টেরও পাবে না আমি যদি রিয়াজুদ্দিন বাজারে বা নিউ মার্কেটে গিয়া এরকম কোনো দোকান বাইর করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শাড়ি কিনি তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি যদি অন্তত এক অন্তত যদি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আমি আপনার কি বলে কয়েকশো শাড়ি কিনি বা এক দেড়শো শাড়ি কিনি তো এটা তো দিলে এক দেড়শো মানুষ শাড়ি লুঙ্গি পরে যদি হাঁটে জিজ্ঞেস করবে কি রে লুঙ্গিটা কে দিছে ওই যে অমুক সাপ এটা দিছে মহিলা হাঁটতেছে অন্য মহিলা জিজ্ঞেস করতেছে কি গো তোমার গায়ে দেখি শাড়িটা কে দিছে ওই যে অমুক সাপ দিছে তাই নগদ টাকা না দিয়ে শাড়ি লুঙ্গি দিলে তো এরকম সাইনবোর্ড ব্যবহার হবে এটা কারা করে সমাজে তথাকথিত কিছু নেতা নামের খেতা আর ভবিষ্যৎ নেতা হইতে চায় এরা এই কাজ কারবারগুলো করে গরিবের সাথে তামাশা করে আর ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে এরা ইসলামী করে আপনার কাছে এক লোক এক হাজার টাকা সরি আপনি একজনের কাছে এক হাজার টাকা ধার আনছেন যে ভাই আপনি আমার এক হাজারটা টাকা দেন দিয়েছে ভালো করে শোনেন একজনের কাছ থেকে আপনি এক হাজার টাকা ঋণ এনেছেন তো দুই মাস পরে পাহাড়তলি বাজারে পাইছেন ভাইয়া বললেন ভাই আসেন আমার সাথে ফলের দোকানে ঢুকে দুই কেজি আপেল আর এক কেজি মালটা ব্যাগের মধ্যে নিয়ে তারপরে বলেন ভাই নেন এই ফলমূল সে বলল ভাই যান আপনি আমাকে এই ফলমূল দিচ্ছেন কেন ওই যে দুই মাস আগে এক হাজার টাকা ধার আনছিলাম এখন এই এক হাজার টাকার ফলমূল কিনে দিলাম বলেন তো আপনারা কারো কাছ থেকে এক হাজার টাকা নিয়ে টাকা না দিয়ে ফলমূল দিলেই সে কিটা মেনে নিবে তার ফলমূল দরকার না কি দরকার তা সে না ভালো জানে আপনি ওই এক হাজার টাকায় তার ফল না ফল লাগবে না কাপড় লাগবে না তার শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে এটা আপনি ডিসাইড করে দেওয়া হলো অনধিকার চর্চা কারণ ওই সম্পদের মালিক আপনি এখন আপনি যে জাকাত দিচ্ছেন জাকাতের টাকা এই জাকাতের টাকার মাঝে মনে করেন হিসাব করে ফেলছেন আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে এবার আপনি বলেন তো আপনার সম্পদ থেকে পঞ্চাশ হাজার টাকা হিসাব করে বের করলেন ওই পঞ্চাশ হাজার টাকার মালিক কি আপনি তাহলে যেহেতু ওই টাকার মালিক আপনি ন তো মানুষের শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে এটা বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়ার আপনি কে আপনি সিদ্ধান্ত নেওয়া মানে হলো অনধিকার চর্চা করা কারণ এই পঞ্চাশ হাজার টাকা বা জাকাতের টাকার মালিক তো আপনি নন ওটা ওই গরিব মানুষ ওই জাকাতের হকদার তাকে তার টাকা দেন সে লুঙ্গি কিনুক শাড়ি কিনুক ফলগুল কিনুক ঘর বানাক বাড়ি বানাক যা করুক তার ইচ্ছা সে যেটা করবে আপনার পাওনা টাকা যেভাবে পাওনাদারকে ফিরাই দিতে হয় তেমনি জাকাতের হকদার যারা আছে তাদের পাওনা আপনার সম্পদে আছে তার পাওনাও তার হাতে বুঝাইয়া দিতে হবে সুতরাং জাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে গরিবের সাথে তামাশা করা যাবে না যদি আপনি লুঙ্গি দেন তো ওই ফালতু লুঙ্গি এক বছর আপনি ব্যবহার করেন পারবেন আপনি ওই ফালতু শাড়িটা আপনার বৌরে পরান এই দেখবেন শুরু হয়ে যাবে আজকে বাইশ রমজান না এই দেখবেন দুই তিন দিন পরে আপনারা দেখবেন রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ হচ্ছে যারা এরকম করবে পারলে আপনারা এদের বিরুদ্ধে ভালোভাবে ব্যবস্থা নেবেন গিয়ে পরে এদের সারি ধারি আইনে একদম রাস্তার মধ্যে ফেলায় কোনো প্রয়োজন নেই এগুলো যাকে আপনি দিচ্ছেন তার হাতে আপনি নগদ টাকাটা তুলে দেন জাকাতের উদ্দেশ্য সারি লুঙ্গি পরানো নয় জাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিবী হালত বেকারত্ব দারিদ্রতা দূর করে সমাজটাকে সুন্দর করা দারিদ্রমুক্ত করা এটাই হলো জাকাতের মূল উদ্দেশ্য তো জাকাত নিয়ে তামাশা করা যাবে না জাকাতের টাকা জাকাতের হকদারদের কাছে দিতে হবে আবার আবুল তাবুল ফাউন্ডেশনকেও জাকাত দেওয়া যাবে না গত কয়েকদিন ধরে দেখতেছি বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে এক হিন্দুত্ববাদী সংগঠন তারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়া জাকাত চাইতেছে যে আমাদের কাছে জাকাত দেন আমরা জাকাতের হকদারদের কাছে এটা পৌঁছে দিব কোনো অমুসলিম যদি এসে এখন ফজুমিয়া মসজিদে বলে হাসিবুর রহমানকে আপনারা মেহরাব থেকে সরাইয়া দেন আর আমার ইমামতিতে নামাজ পড়ে তারা কি মানবেন ও তো ও বেটা তো মুসলমানই না সে কেমনে নামাজের ইমামতির কাতারে আসবে কিন্তু অত এখনো মুসলমানে হয় নাই সুতরাং অমুসলিম ব্যক্তি সে এসে যেমন আমাদের নামাজে প্রতিনিধিত্ব করতে পারবে না ঠিক তেমনি ভাবে অমুসলিম ব্যক্তিগণ দ্বারা পরিচালিত কোনো ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিগণ তাদের দ্বারা জাকাতের কোনো কালেকশন করে সেটাকে ডিস্ট্রিবিউট করার কোনো হক কোনো অধিকার তারা রাখে না এদের পক্ষে দেখলাম কয়েকজন আবার বিশেষ করে বাম রাম এবং নাস্তিক্যবাদী চিন্তা চেতনা যারা লালন করে তারা আবার খুব লেখালেখি করেছে আবার কিছু কিছু আলেমদেরকে তারা ডেকে দেখাইছে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে আমাদের সাথে আলেমরাও আছেন তা আলেম তোমাদের সাথে থাকলে কি হয়েছে তোমরা যারা এটাকে পরিচালনা করো তোমরা নিজেরাই তো এখনো মুসলমান নাও সুতরাং আবুল তাবুল কোনো ফাউন্ডেশনেও দেওয়া যাবে জাকাত কেমনে দিবেন শোনেন আমার কথা জাকাত আপনারা দিবেন একদম হিসাব করে জাকাতের বেলায় সব সবার আগে নিজের পরিবার আত্মীয় স্বজন দেখবেন আপনার পরিবারে ভাই বোনকে জাকাত দেওয়া যায় বাবা মাকে জাকাত দেওয়া যায় না কারণ বাবা মায়ের ভরণ পোষণ এটা আপনার জন্য ফরজ বাবা মাকে জাকাত দেওয়া যায় না আমি গত জুমায় বলেছিলাম আপনার কোনো ভাই বোন ঋণগ্রস্ত থাকলে অসহায় থাকলে নিঃস্ব থাকলে আপনি দেওয়ার বেলায় বলবেন না জাকাতের টাকা দিচ্ছি দিলে তো তার মন খারাপ হয়ে যাবে মনটা ছোট হবে আমার ভাই আমার বোন আমাকে জাকাত দিল এটা মনে মনে জাকাতের নিয়ত রাখেন আর টাকাগুলো তার হাতে দেন ঋণটাকে তার ঋণগুলোকে ঋণমুক্ত হওয়ার জন্য তার হাতে টাকা দেন কিংবা সে নিঃস্ব অসহায় তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এটাতে স্বভাব হবে দ্বিগুণ কারণ আপনার রক্ত সম্পর্কের মানুষকে আপনি সহযোগিতা করছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন সহ অমুসলিমদের এত বড় স্পর্ধা কিভাবে হলো যে আমাদের জাকাত কালেকশনের আমি চিন্তা করলাম ওরা অলরেডি আমাদের চামড়া খাত আমাদের বাংলাদেশে অনেক গরিব মাদ্রাসা আছে না যে মাদ্রাসাগুলো আয়ের খাত হলো কুরবানির চামড়া তারপরে এই যে জাকাত এগুলো হলো আয়ের প্রধান খাত দেখেন মাদ্রাসা শিক্ষা নিয়ে কি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে শোনেন খেয়াল করে শোনেন এটাকে আপনারা ঠনকু বিষয় মনে করবেন না ঠনকু বিষয় মনে করবেন না মাদ্রাসা শিক্ষা নিয়ে এই দেশে কেমন ষড়যন্ত্র শুরু হয়েছে মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন আপনারা এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে এতিম লালন পালন ভরণ পোষণ করে এতিমদের পড়াশোনার ব্যবস্থাও করা হয়েছে কিছু কিছু মানুষ আছে যারা আলেমদেরকে পছন্দ করে না যারা কথায় কথায় বলে যে হুজুরদের এই সমাজের জন্য কি অবদান আছে আমি বলবো তারা চোখের মধ্যে রঙিন চশমা লাগিয়েছে দেখে না কি অবদান আছে আপনারা বলেন তো বাংলাদেশের কোনো স্কুল কলেজ আর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে কি এতিমখানা আছে কথা কন না কেন আপনারা কোন স্কুলের এতিমখানা আছে চিটগং সিটি কর্পোরেশনের ভেতরে কোন স্কুলে এতিমখানা আছে কলেজে আছে বিশ্ববিদ্যালয়ে আছে মাদ্রাসায় আছে না মাদ্রাসায় দেখা যায় আবাসিক ছাত্র আছে টাকাওয়ালা ছাত্ররাও মাদ্রাসায় পড়ে পাশাপাশি এতিম মিসকিনদের জন্য এতিমখানা আছে শোনেন হুজুররা সমাজের জন্য কি করছেন এগুলো ভাবা দরকার প্রগতিশীলরা ভাবো এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম ছেলে মেয়ে আছে আমরা যদি কেউ এদের দেখাশোনা না করি এদের খাবার দাবার ভরণ পোষণ পড়াশোনার ব্যবস্থা না করি এই এতিম বাচ্চাগুলো ছোটবেলা থেকেই প্রতিশীল প্রতিশোধ পরায়ণ মানসিকতা নিয়ে বেড়ে উঠবে কিরকম প্রতিশোধ পরায়ণ মানসিকতা তার তৈরি হবে সে বড় হবে আর ভাববে এই সমাজ আমার পড়াশোনার ব্যবস্থা করে নেই এই সমাজ আমার খাদ্য দেয় নাই বস্ত্র দেয় নাই সে বড় হয়ে উঠবে আর সমাজের মানুষদের প্রতি তার এক ধরনের ঘৃণা প্রতিশোধ পরায়ণ প্রতিশোধ পরায়ণতা কাজ করবে একটু সুযোগ পাইলেই এই মানুষদের কাছে পিস্তল ঠেকাবে লুটপাট করবে দুর্নীতি করবে তার দিলে কোনো দয়া হবে না কেন দয়া হবে কারণ এই সমাজের কোনো মানুষ তার প্রতি দয়া দেখায় না এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন এতিমদের প্রতি দয়া করো নবীজি বলেছেন এতিমকে গালি দিও না আমি নবী নিজে এতিম হয়ে দুনিয়াতে এসেছি যার দিল শক্ত হয়েছে দিল পাথরের মতো শক্ত চোখে পানি আসে না এক সাহাবি বললেন নবীজি দিল পাথরের মতো শক্ত চোখে পানি আসে না নবীজি বললেন এতিম খুঁজো এতিমের কাছে যাও তারে খাওয়াও তার মাথায় হাত বুলাও আল্লাহ তোমার অন্তরকে নরম করে দেবেন সোবাহ নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল উস্তা এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখাইয়া নবীজি বললেন এই দেখো সাহাবীরা এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে ফাঁক নাই তেমন কোনো ব্যবধান নাই দুনিয়াতে যারা ইয়েতিম লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি নবী কিয়ামতে এইভাবে একসাথে একই জান্নাতে থাকবো এতিমখানায় হুজুররাই তো এতিমদের থাকা খাওয়া পড়াশোনার জন্য কত পেরেশানি করে চামড়া কালেকশন করে এখন আবার মাদ্রাসাগুলো যেন চলতে না পারে এতিমদের যেন পড়াশোনার বন্দোবস্ত করা না যায় গত কয়েক বছর ধরে দেখতেছেন আপনারা চামড়াওয়ালাদের কি সিন্ডিকেট শুরু হয়েছে আপনারা বলেন চামড়ার জুতা চামড়ার ব্যাগের দাম দিন দিন কমে না বাড়ে তো চামড়ার দিয়ে তৈরি জিনিসপত্রের দাম যদি বাড়ে তো চামড়ার দাম তো বাড়ার কথা ওইটা কমে কেন উপরের মহলে এক শ্রেণীর লোক আছে যারা ভালো করেই জানে যে দেশের মানুষ ইসলাম প্রিয় কুরবানি করেই তারা কুরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেয় তো তারা তো দিন পাগল ইসলাম পাগল মানুষ দিয়ে দিচ্ছে তা আমরা যদি বেশি দাম দিয়ে চামড়াগুলো কিনি ওই মাদ্রাসাগুলোর আয়ের খাত বড় হয়ে যাবে এই মাদ্রাসাগুলো শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ পেয়ে যাবে ওই সুযোগটা যেন না পায় এই জন্য উপরের মহলে বসে উপরের মহল থেকে ইসলাম বিরোধী ব্যক্তিগণ সিন্ডিকেট করে করে আজ চামড়া শিল্পকে এই জায়গাতে নিয়ে এসেছে চামড়ার অবস্থার বারোটা বাজিয়েছে এখন তারা দেখছে দেখো তো দেখেন না তারা হাজার হাজার মাদ্রাসার লিস্ট করে শ্বেতপত্র বানায় তাদের গবেষণা কিন্তু থেমে নেই তারা দেখলো সরকার কোনো মাদ্রাসাকে পরিচালনার জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেয় না আলাদা কোনো ফান্ডিং সরকার থেকে হয় না তো এই হাজার হাজার বেসরকারি মাদ্রাসা কিভাবে চলছে তারা গবেষণা করে পাইছে মানুষের মুটির চালের পয়সা আপনারা কি মুটির চাল নাকি মুষ্টি চাল বলেন যেটাই বুঝেন আপনারা মুষ্টি চাল লাউ কদু ডিম বিক্রি হাঁস মুরুগ বিক্রি গরু ছাগল দান জাকাতের পয়সা মানে সাধারণ মানুষদের দান সৎকায় জাকাতের টাকায় এই মাদ্রাসাগুলো চলে চামড়া শিল্পকে ধ্বংস করে এবার বিদ্যানন্দ ফাউন্ডেশন আরো বহু লোক আড়ালে আড়ালে কাজ করছে এবার এই জাকাতের টাকাগুলা যদি আমরা কৌশলে কৌশলে কিছু হুজুর দেখায় নিয়ে আসতে পারি তাইলে মাদ্রাসাগুলোর আয়ের খাত বন্ধ হয়ে যাবে আর কত লোক কত জাতের ফাউন্ডেশনও করতেছে তো বিভিন্ন ফাউন্ডেশন থেকে কালেক্ট করা হচ্ছে মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বহু মাদ্রাসায় কিছু দুই নাম্বারিও আছে সব জায়গায় না এখন অল্প কিছু জনের জন্য তো আপনি গোটা শিক্ষা ব্যবস্থাকে বা গোটা একটা সিস্টেমকে দায়ী করতে পারেন না অনেক জায়গায় আছে হিসাব নিকাশের স্বচ্ছতা নাই কিছু কিছু জায়গায় এরকম আছে যেখানে দেখা যায় জাকাতের পয়সাগুলিকে জাকাতের হকদারদের পিছনে খরচ করার কথা কিন্তু মাঝে মাঝে এদিক সেদিক চলে যায় এটা যারা করবেন তারা তাদের নিজেদের হিসাব আল্লাহর কাছে দেবেন কিন্তু বেশিরভাগ জায়গায় তো স্বচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা হচ্ছে এগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া এক ধরনের নতুন ষড়যন্ত্র সম্মানিত মুসল্লিবৃন্দ জাকাতের উদ্দেশ্য মনে রাখবেন জাকাতের মূল উদ্দেশ্য হলো গরিবের কল্যাণ সমাজ থেকে বেকারত্ব দূর করা সমাজ থেকে দারিদ্রতা দূর করে দেওয়া এই জাকাত আল্লাহ তালা দিয়েছেন সমাজ থেকে দারিদ্রতাকে দূর করার জন্য ফসলের জাকাত আল্লাহ দিয়েছেন যাতে করে খাদ্য ঘাটতিকে দূর করা যায় ফসলের জাকাতের নাম হলো ঔষধ ফসলের জাকাতের নাম কি উসর আমাদের দেশে এই উসর মরে গেছে এটাতে কোন দিন জীবিত হবে আমি জানি না বিশ্বাস করেন যদি আমাদের দেশে আমরা তো একানব্বই শতাংশ মুসলমান এই দেশে বাস করি কিন্তু উসরের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান আমাদের দেশে কায়েম নেই যদি এই উসর আমাদের দেশে বলবৎ থাকতো খাদ্য ঘাটতি হত মানুষ একটু কম টাকায় জিনিসপত্র কিনবে সকালবেলা বের হইলে দেখবেন কত মানুষ ট্রাক নিয়ে আসছে তো লাইন ধরে আছে দেখেন না আপনারা রাস্তাঘাটে দেখা যায় যদি উষর কালেক্ট করা হতো এত মানুষ দাঁড়ায় থাকতো না সরকার খাদ্য গুদামজাত করে খাদ্য দিয়া আর বহু খাদ্য সরকারের কাছে গুদামজাত থাকতো আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হ্যাঁ ওই যে আমি প্রায় সময় বলি এটা আমার কমন ডায়লগ সকল ছোটবেলা শিখাইছে ঐকিক নিয়মে সুদের অঙ্ক যেন সুদ ছাড়া কিচ্ছু বুঝে না যদি উষর আর জাকাতের অঙ্ক শিখতো তাহলে সে দারিদ্রতা দূরীকরণের সুন্দর ফর্মুলা পেয়ে যেত শুনেন কুশল এটা হলো ফসলের জাকাত জমি থেকে জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় যেগুলো পচনশীল নয় যেগুলো পচে যায় না এমন সম্পদের জাকাত দিতে হবে তবে সম্পদ হইলেই কিন্তু জাকাত দিতে হবে না একটা নির্দিষ্ট পরিমাণ আছে পঁচিশ মন পাঁচ বছর সম পরিমাণ সম্পদ পাঁচ বছর সম পরিমাণ ফসল ফলালে সেই সম্পদের জাকাত দিতে হবে এবং সেটা কিভাবে দিবেন আল্লাহর দেওয়া পানি বৃষ্টির পানি দিয়ে ফসল ফলালে দশ ভাগের এক ভাগ দিবেন যেটাকে বলে ঔষধ আর যদি নিজে সেচ দিয়ে নিজে খরচাবাদি করে ফসল আপনি ফলান ইসলাম কত সুন্দর তখন আপনি নিঃস্বে ঔষধ দিবেন অর্থাৎ আপনি তখন ফাইভ পার্সেন্ট দিবেন তাহলে খুব বেশি তো হয় না তাহলে দেখেন তো বাংলাদেশের কত মানুষদের ধান কাটে গম ফলায় গম ধান ভুট্টা কিংবা আরও যত আরও যত কৃষিজাত পণ্য আছে এগুলোর যদি ঠিক মতো ওসর বা জাকাত দেওয়া হতো কি পরিমাণ কালেক্ট করা যেত শোনেন আমি পত্রিকা থেকে একটা হিসাব নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হলো আপনাদেরকে অবগতির জন্য আমি বলছি যে দুই হাজার চোদ্দ পনেরো সালে একটা হিসাব আমি একটা পত্রিকায় পেলাম দু হাজার পনেরো সালে বাংলাদেশ ধান চাষ ও উৎপাদনের যে পরিমাণ যে পরিমাণ উৎপন্ন হয়েছিল সেটা আপনাদেরকে বলছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাব মতে তথ্য মতে দুই হাজার চোদ্দো পনেরো সালে বাংলাদেশে মোট ধান উৎপন্ন হয়েছে তিন কোটি আটচল্লিশ লক্ষ একষট্টি হাজার মেট্রিক টন আমি ক্যালকুলেটারে বসে হিসাব করলাম যে এই তিন কোটি আটচল্লিশ লক্ষ একষট্টি হাজার মেট্রিক টন সমস্ত চাষাবাদকে আমি যদি সেচ দিয়ে চাষ হয়েছে ধরে নিই কারণ আল্লাহর দেওয়া পানি দিয়ে হইলে উসরের পরিমাণ বেশি এই উসরের পরিমাণ কি বেশি না দশ ভাগে দশ ভাগে এক ভাগ আর সেচ দিয়ে করছেন খরচাপাতি করছেন ফাইভ পার্সেন্ট কম তো আমি ফাইভ পার্সেন্টটা ধরছি ফাইভ পার্সেন্ট ধরে ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম এই তিন কোটি আটচল্লিশ লক্ষ একষট্টি হাজার মেট্রিক টনের মোট জাকাত আসে সতেরো লক্ষ তেতাল্লিশ হাজার পঞ্চাশ মেট্রিক টন আল্লাহ আকবর আরেকটা হিসাব করলাম যে বাংলাদেশে তো সবাই মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে তো আমি এক কাজ করলাম তিন ভাগের এক ভাগই বাদ দিয়ে দিলাম দুই ভাগ ধরলাম যদিও হিসাব করলে আরো বেশি তবে এক ভাগ বাদ দিয়ে দেখলাম যে মোট উৎপাদনের এক তৃতীয়াংশ যদি আমরা বাদ দিয়ে ধরি তাহলে মোট উৎপাদন দাঁড়ায় তখন আপনার মোট উৎপাদন দাঁড়ায় দুই কোটি বত্রিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শো ছেষট্টি দশমিক সাত মেট্রিক টন যেটার উসর আসবে এগারো লক্ষ বাষট্টি হাজার তেত্রিশ দশমিক তিন চার মেট্রিক টন চিন্তা করেছেন আপনারা আল্লাহ আকবর এখন এই হিসাব যদি আপনি করেন আমি ধানকে টাকায় কনভার্ট করে রেখেছি যে প্রায় এই বারো লক্ষ মেট্রিক টন ধানের দাম হয় বর্তমান বাজারে তিন হাজার কোটি টাকারও বেশি একটু সুবার আল্লাহ তো পঞ্চায়েত এটা কি সমস্ত কৃষিজাত পণ্যের হিসাব না শুধু ধানের হিসাব তো ধান দিয়ে যদি হয় আমি তো সবচেয়ে কম ধরে হিসাব করছি তিন হাজার কোটি আসলে সঠিকভাবে হিসাব করলে কমসে কম দশ হাজার কোটির বেশি হবে শুধু ধানের হিসাব আমি তো আপনাদেরকে বলেছি আমি সবচেয়ে কম হিসাব করছি নিজে নিজে বসে আমি অঙ্ক করেছি সকালবেলা তিন হাজার কোটি টাকাও যদি ধরি আর গম জব ভুট্টা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আরো যত কৃষিজাত পণ্য আছে হিসাব করলে দেখা যাবে অন্তত কয়েক লক্ষ কোটি মেট্রিক টন ফসলের জাকাত সরকারের কুষাগারে যাবে সরকারকে বলবো যে সরকারই যখন দেশে ক্ষমতায় আসে খাদ্য ঘাটতি দূর করতে পারবেন শুনে মানুষের ঘরে খাদ্যের অভাব হবে না যেভাবে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় হয়েছিল ফসলের জাকাত নিয়ে এরপরে সরকারের বাইতুল মাল খাদ্যে পরিপূর্ণ ছিল স্বয়ং সম্পূর্ণ দিতে দিতে মানুষও বাকি নাই কারে দিবে কারণ সবার ঘরেই ফসল আছে সবার ঘরে খাবার আছে আল্লাহ আকবার ফসলের জাকাত যদি একটা ফসল মন্ত্রণালয় নাই কেন বাংলাদেশে একটা ফসল মন্ত্রণালয় রেখে এরপরে দেশের বিশেষজ্ঞ আলেমদেরকে ওই মন্ত্রণালয়ের টেকনোটিক টেকনোটিক বলে না নাকি বলে টেকটনিক টেকটনিক নাকি নাকি কি কোটা একটা আছে না মন্ত্রী বানায় যে টেকনোকেট না তো টেকনোকেট এই কোটায় কিছু আলেমদেরকে মন্ত্রী বানান সংসদে তাদেরকে রাখেন তারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে জাকাত মন্ত্রণালয় আর ফসল মন্ত্রণালয়কে পরিচালনা করলে কারণ চোর ডাকাতদেরকে তো দেওয়া যাবে না বালিশ কাণ্ড জানে মানুষ বিভিন্ন কাণ্ডের খবর জানে আলেমদেরকে দিতে হবে এভাবে যদি জাকাতের টাকা আর ফসলের আর ফসলের জাকাত কালেক্ট করে ডিস্ট্রিবিউট করা হয় চ্যালেঞ্জ করলাম দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজেও পাওয়া যাবে আপনারা জাকাতের অঙ্ক বুঝেন না জাকাতের হিসাব বুঝেন না আপনারা এজন্য বাংলাদেশের প্রতিটা মসজিদে বিশ তিরিশ জুমা খালি জাকাতের অঙ্ক শেখানো উচিত মানুষদেরকে যে জাকাত দিয়ে কেমনি সমাজ থেকে দারিদ্র দূর করে দেওয়া শেষ উদাহরণ দিয়ে আমার আলোচনা আজকে শেষ করছি মনে করেন এই ছোট্ট এলাকা বারো কোয়ার্টারে এই বছর একশো জন মানুষের উপরে জাকাত ফরজ হইল এখন সবার তো একরকম টাকা আসবে না হিসাব করলে তো যার যার টাকা সব এক জায়গায় করলেন মনে করেন এই বারো কোয়ার্টারে একটা সরকার আছে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি মনে করেন এই বারো কাটন ছোট্ট একটা দেশ এখানে একশো জনের উপর জাকাত খরচ এই একশো জনের টাকা এই বারো কটারের সরকার কালেক্ট করছে টাকার পরিমাণ হয়েছে মনে করেন পাঁচ লাখ তো বারো কোটারের সরকার পাঁচ লাখ টাকা একত্রিত করে বারো কোটারের সরকার বলল যে পাঁচ লাখ টাকা দিয়ে আমরা এবছর বেশি না দশজন বেকারকে আমরা কাজের ব্যবস্থা করে দিব বারো কোটারের সরকার খুঁজা দশজন বেকার আনছে আইনা বললো এই তোমার একটা রিক্সা কিনে দিলাম আরেকজনকে বললো তোমাকে একটা চায়ের টং করে দিলাম বিধবা নারীকে বললো তোমার একটা সেলাই মেশিন কিনে দিলাম আরেকজনকে বললো তোমারে একটা হালের বলদ কিনে দিলাম একটা গাভী কিনে দিলাম চাষাবাদ কারণ সে তো সে হচ্ছে কৃষক ওই ব্যবস্থা করে দেবেন এভাবে যদি দশজন বেকারকে এনে তাদের ঘরে অভাব থাকবে না বেকারগুলো বেকারত্ব দূর করে কাজে ফিরবে এরকম যদি করা হয় প্রতি বছর দশজন দশজন করে করতে বলেন তো একটা সময় এই বারো কটারের সরকার বারো কটারে আর গরিব মানুষ খুঁজা পাবে কথা বলেন পাবে বারো কটার দিয়ে বুঝাইছে তাহলে গোটা বাংলাদেশের জাকাতগুলো কালেক্ট করে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করলে বাংলাদেশে গরিব থাকবে না খাদ্যের কোনো ঘাটতি দেখা দিবে না এই জন্য বিশেষজ্ঞ আমাদের সাথে পরামর্শ করে জাকাত মন্ত্রণালয় গঠন করা এটা বর্তমান সময়ের এক অনিবার্য দাবি হয়ে পড়েছে আল্লাহ আমাদেরকে জাকাতের উপকারিতা বোঝার তৌফিক দান করে